একটি আইডি কার্ডের আবেদন করার জন্য প্রথমে আপনাকে যে আপনার ল্যাপটপের বা ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজারে ক্লিক করতে হবে তারপর আপনার সার্চ বারে কিংবা অ্যাড্রেস বারে লিখতে হবে N I D W dot cop dot BD এরপর ইন্টারে ক্লিক করি তো দেখতেই পাচ্ছেন ইন্টারফেস তো এনআইডি অনলাইন সার্ভিসে ক্লিক করি এরপর ক্লিক করার পরে যে দুইটি অপশন আছে এখানে অ্যাকাউন্ট নেই এবং নতুন <clears throat> নিবন্ধনের জন্য আবেদন তো আমি নতুন নিবন্ধন যেহেতু করব তার জন্য নতুন নিবন্ধনে ক্লিক করলাম এরপর আপনার পুরো নাম দিয়ে দিবেন তো আমি আমার পুরো নাম দিয়ে দিব এরপর আপনার যে জন্ম তারিখটা দিতে চান জন্ম নিবন্ধন অনুযায়ী ওই জন্ম তারিখটা দিয়ে দিবেন এরপর ক্যাপচারটি সঠিকভাবে পূরণ করে দিবেন এরপর বহালে ক্লিক তো এখন অ্যাকাউন্ট নিবন্ধনে আমার একটি নাম্বার দিতে হবে তো আমি নাম্বার দিই বার্তা পাঠানে ক্লিক করুন এবার আপনার মোবাইল ফোনে দেখুন ছয় ডিজিটের একটি কোড প্রেরণ করা হবে ওইটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিলাম এরপর অ্যাকাউন্ট নিবন্ধনে আপনার একটি ইউজার নেম প্রয়োজন হবে তো আমি আমার একটি ইউজার নেম বসিয়ে দেই এরপর একটি পাসওয়ার্ড সেট করবেন তো এটা লগ করার জন্য আপনার যে পাসওয়ার্ডটি সেট করতে চান ওটা সেট করে দিবেন দেখুন আসলে আমার এ নামটি ব্যবহৃত হয়েছে আগে তার জন্য আমার এটা চেঞ্জ করে দিতে বলতেছে তো আমি একটু চেঞ্জ করে দেব তো অবশ্যই নাম দিয়ে তারপর একটু কিছু সংখ্যা দিয়ে লিখলে আসলে বিষয়টি সহজ হয় তো এরপর বহালে ক্লিক করি আমার কাজ শেষ এখন আমি লগ ইন করলাম লগ ইন করার পরে দেখতে পাবেন হোম এবং প্রোফাইল তো এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করি আমি যে নামটা দিলাম আর জন্ম তারিখটা দিলাম ওইটা দেখতে পাবেন এখন পরবর্তীতে ইডিটে ক্লিক করি ইডিটে ক্লিক করার পরে প্রথমে আপনার নামটি দিতে হবে তো প্রথমে আপনার নামটি বাংলায় দিয়ে দিবেন সঠিকভাবে তারপরে আপনার লিঙ্গটি সিলেক্ট করে দেবেন তো আপনার ব্লাড গ্রুপটি সিলেক্ট করে দেবেন এবং আপনার <clears throat> জন্ম নিবন্ধন যে অনলাইন কপিটা আছে ওইটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন আর অবশ্যই যে এদিকে যে স্টার চিহ্নগুলো আছে লাল ওইগুলো পূরণ করতে হবে এরপর জন্ম তারিখটি দেখতে পাচ্ছেন এবং আমার জন্মস্থানটি সিলেক্ট করে দেই তো মানিকগঞ্জ দিয়ে দিলাম এবার জাতীয়তা অটোমেটিক্যালি থাকবে যেহেতু আপনি বাংলাদেশি তো এরপর পিতার নামটি বাংলায় লিখে দিবেন তো আমি আমার পিতার নামটি বাংলায় লিখে দিলাম এরপর এরপর যা করবেন পিতার নামটি ইংরেজিতে লিখে লিখবেন অবশ্যই বানামগুলো চেক দিয়ে নেবেন এরপর পিতার এনআইডি কার্ডের নাম্বারটি দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনার সুবিধার্থে এবং তারপরে মায়ের নামটি বাংলায় লিখে দেবেন অবশ্যই আইডি কার্ডের হুবহুব নামগুলো দিবেন যাতে পরবর্তীতে কোনো প্রবলেম ফেস না করেন তো এরপর ইংরেজিতে লিখে দিলাম এরপর মা বাবার এনআইডি নাম্বার যদি দেন তাহলে দিতে পারেন এরপর আপনার বৌবাহিত অবস্থা দিয়ে দেবেন এরপর আমার এই ধাপের কাজ শেষ এখন আমি পরবর্তী ধাপে চলে যাব তো পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেবেন এরপর আপনার পেশাটি দিয়ে দেবেন পেশাটি এরপর আপনার যদি কোনো প্রতিবন্ধী হন তাহলে ওইটা দিয়ে দেবেন আর না হলে দেওয়া লাগবে না এরপর আপনার ধর্মটি এ জায়গা দিয়ে দেবেন এরপর পরবর্তী ধাপে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আপনার কোন দেশের নামটি দিতে বলতে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এরপর বর্তমান না স্থায়ী ওটাই যে কোনো বর্তমান বর্তমান স্থায়ী হলে স্থায়ীতে ক্লিক করবেন এরপর বিভাগ জেলা উপজেলা এইগুলো বসাবেন আর আর আর এমটা হলো আপনার দেশে আপনি যে জায়গা থাকেন ওই জায়গার ধরনটা ওটা কি শহর নাকি গ্রাম গ্রাম হলে পল্লী শহর হলে শহর দিয়ে দেবেন অন্যান্য শহর দিয়ে দেবেন এরপর আপনার ডাকঘর ইউনিয়ন সব কিছু পূরণ করে দেবেন আর এখন আমি আমার পোস্ট অফিসটি বসিয়ে দেব যেমন টপ পোস্ট কোডটি অটোমেটিক চলে আসবে এরপর স্থায়ী ঠিকানাতেও সেম আপনারটা যদি সেম হয় আসলে সেম দিয়ে দেবেন আমারটা সেম আমি সেম দিয়ে দিলাম আসলে এখানে বলার কিছু নেই এখানে আপনারা আপনার দেখে পড়ে নেবেন পড়ে পূরণ করে নেবেন এটা সবাই জানি আমরা এবং ওয়ার্ড নং আপনার এরিয়ার যে ওয়ার্ড নংটা ওইটা সঠিকভাবে বসিয়ে দেবেন এরপর আপনার পোস্ট অফিস আবারও বসিয়ে দেবেন সেম টু সেম রাখবেন উপরেরটা সেম সেম রাখবেন এরপর আমার কাজ শেষে পেজের এখন পরবর্তী ধাপে চলে যাই এরপর দেখুন আমার পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমার ইউনিয়নটি সিলেক্ট করে দিতে বলতেছে তো আমি সিলেক্ট করে দিলাম আসলে আগের বার ওইটা আমার হয়নি তো আবার নতুন করে বসিয়ে দিতে হচ্ছে তো আমি এখন নতুন করে বসিয়ে দিচ্ছি সেম ভাবে সেম বসিয়ে দেবেন ওই বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা এটাই আমার আগের ভাবেই বসিয়ে দেবেন তো আমি আমার একটু প্রবলেমের কারণে এখানে ফেল হয়েছে তো আমি আবার দিয়ে দিচ্ছি তো এখন পরবর্তী ধাপে চলে যায় পরবর্তী ধাপে চলে যাওয়ার পর দেখেন আপনার আবেদন করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই এখানে তো প্রয়োজন নেই তো আমি এখন পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপে চলে যাওয়ার পরে দেখুন আপনার আপনার আবেদনটি সাবমিট করতে বলতে তো আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে আপনার ইনফরমেশনগুলি এখানে শো করছে তো ভালোভাবে চেক করে নেবেন তারপর ডাউনলোডে ক্লিক করে আপনার ফাইলটি ডাউনলোড করে নেবেন নির্দিষ্ট একটি ড্রাইভে ডাউনলোড করে নেবেন আর প্রিন্ট করে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নির্ধারিত সময় আপনার অ্যাপ্লিকেশন করার পনেরো দিনের ভিতরে আপনার অ্যাপ্লিকেশনটি নিয়ে নির্বাচন অফিসে জমা দেবেন তো এরপরে আবেদন করার পরে হাতে কিছু লিখে পূরণ করতে হয় তা হলো ওটা হলো আপনার এটাই হলো আমার আবেদন করার আবেদন ফর্ম তো সঠিকভাবে ভালোভাবে দেখে নেবেন যাতে কোনো ভুল না হয় তাহলে এখানে যদি ভুল হয় তাহলে আপনার এনআইডি কার্ডও ভুল লিপি লিপিবদ্ধ হবে আর ওটা সংশোধনের জন্য আপনার অনেকটা কষ্ট হবে তো শনাক্তকারীর এনআইডি কার্ডের শনাক্তকারী চৌত্রিশ পঁয়ত্রিশ নঙে আপনার পিতা এবং তার মাতা যে কোনো একজনের আইডি কার্ড বসিয়ে তার একটি স্বাক্ষর দেবেন এরপর যাচাইকারীর আইডি কার্ডের যাচাইকারী বলতে আপনার ওয়ার্ড কাউন্সিলরের একটি একজনের যে কোনো একজনের এনআইডির এনআইডি নম্বরটি লিখে দিবেন এবং তার পাশে বিয়াল্লিশ নঙে স্বাক্ষর করে দেবেন এই আবেদনপত্রের সাথে যে যে কাগজপত্রগুলো লাগবে তা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওই জায়গা থেকে দেখে তারপর সাথে করে নিয়ে নির্বাচন অফিসে গিয়ে তা জমা করবেন জমা করার কিছুদিনের মধ্যে আপনার সেই কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি হাতে পেয়ে যাবেন আশা করে তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন